দেখ তোমার টুকে উতলায় উল্লাও উল্লাও ম্যাডাম তোমার বস্ত ফুটে এলা উল্লাও খেতে না দের লুস উন্দা বাকি ডাবুনে এটা খেতে রিটার্ন করলিস নি এ মোটু দেখ তো এমন লাগা লাগি হইলেনি ওই দাদা এটা খেতে না রিটার্ন করলিস নি পয়সা তুই মকে ম্যাডাম গাড়ি ভাড়া বড়ি যাইছে লকডাউন রে বুঝলো কি নাই তুমি নিও তোমার পয়সা নিও তোমার পয়সা ম্যাডাম এবে লোক মনকে এনতে ওরিয়ান ন করিস দেখ ঠিক আছে ম্যাডাম এ চলো রে চলো রাইট রাইট রাইট রাইট